হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন সো আমি চলে আসছি হচ্ছে বাড্ডা ব্রাঞ্চে বাড্ডা ব্রাঞ্চ থেকে লাইভে আসছি আজকে হচ্ছে আমাদের একবেলায় ফুল একটা গরু দেওয়ার কথা ছিল সেটা ইয়ে ধরে আজকে বাড্ডার ডাইনিংয়ে চলে আসছি বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি টোটালি সিরিয়াল ধরে আছে আজকে অনেক অনেক মেম্বার্স আছে এখানে বাড্ডা ব্রাঞ্চে প্রায় দুই তিন শতাধিকের মতো মেম্বার আছে যারা হচ্ছে আজকে গরু আজকে যে আমরা একবেলায় গরু দিচ্ছি সেটা খাচ্ছে আবার মাইক ঠিক আছে কি না সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না কাইন্ডলি একটু সবাই কনফার্ম করবেন আমরা দু একজন মেম্বারের সাথেও কথা বলবো ফুল ব্রাঞ্চটা দেখাবো ইন দ্য মিন টাইম আমরা একটু দেখি আজকে কী কী মেনুজ আছে আমরা যদি সামনের দিকে যাই আমরা একটু ভিতরে ঢুকবো আমাদের রাইস কুকিংয়ের মেশিন আছে আদার্স আছে সব কিছু আমরা দেখাবো সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে হচ্ছে মেনুটা হচ্ছে গরু সালাদ ভাত আর হচ্ছে টাইপের দেওয়া আছে তো এখানে ডাল আছে ডালের ব্যবস্থাও আছে আর রাইস নিয়ে আমরা রাইসটা মেশিনের মাধ্যমে রান্না করি কাইন্ডলি একটু কনফার্ম করেন যে আমার বয়সটা ঠিক আছে কিনা তাহলে আমি আসলে জিনিসটা করতে পারবো ভাইয়া সাউন্ডটা একটু কম আচ্ছা এখন কি সাউন্ড ঠিক আছে আমি একদম মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলতেছি কাইন্ডলি একটু কনফার্ম করবেন আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রাইসের মেশিন আমাদের এখানে সব কিছু আসছে আমি একটু রাইসের মেশিনটা একটু খুলে দেখাও তো রাইসের মেশিনটা আমি একটু খুলে দেখাচ্ছি আমি আমি খুলে দেখাচ্ছি আচ্ছা উল্টা দিকে ঘোরালাম তো এইভাবে হচ্ছে আমাদের রাইসটা মেশিনের মাধ্যমে হয় রান্নাটা করা হয় এইভাবে আর ওখানে দেখতে পাবো সব মেম্বাররা খাচ্ছে এক্সট্রা ঝোল নিলে এক্সট্রা ঝোল নেওয়া হবে এখানে ফ্রিজ আছে সব কিছু আছে অ্যাজ ইউজুয়াল আপনারা সবসময় দেখেন সো আমাদের অনেক ধরনের মেশিনস আছে মেশিন দিয়ে আমরা কাজ করি এইটা হচ্ছে ডো বানানোর মেশিন এটা ফিশ মেবি কোনো কাটিং মেশিন এটা দিয়ে কি আলু টমেটো কাটে নাকি পেঁয়াজ আলু এইসব জিনিসগুলো কাটে এটা রুটি ডোটা বানায় আচ্ছা আচ্ছা এটা কিসের মেশিন আলু চলানো পেঁয়াজ চলানো মেশিন সো আমরা অনেক মেশিন ভিত্তিক কাজটা করি সো আমরা একটু ওই দিকটা যাই ডাইনিং দেখা যায়নি কি কি আছে তার পাশাপাশি যদি এদিকে আসি এখানে আমাদের রাতের বেলার খাবারের জন্য শালগম আছে ইউ ক্যান সি এখানে সব কিছু আমাদের স্টোর করা থাকে সব কিছু এখানে দেখতে পারবেন আমার বয়সটাকে এখন ঠিক আছে কাইন্ডলি একটু কনফার্ম করবেন ওকে সো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আমাদের স্টোর করা থাকে বিভিন্ন একদম ফ্রেশ ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ জিনিসটা দেওয়া হবে রাতের বেলায় সো এখানে চাল ডাল সব কিছু এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল লেগে গেছে হ্যাঁ অনেক যারা এক্সট্রা নিতে আছে নিশ্চয় আজকে আসলে এই টাইমটাতে অনেক বেশি ভিড় সো একটু হ্যাঁ এক্সকিউজ করবেন সো <laughs> আমরা একটু জিনিসগুলো দেখাচ্ছি এখানে আমাদের জানুয়ারি মেনু প্রতি মান্থলি আমাদের মেনুটা চেঞ্জ হয় এটা ছিল আমাদের জানুয়ারি মেনু হ্যাঁ সো ওখানে বিফ রেজালা ঘন ডাল সালাদ ডেজার্ট এটা দেওয়া ছিল প্রতি মেনুটা আমরা পাবেন ওকে দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো সব কিছু আছে আমরা একটু দেখি এখানে হচ্ছে আমাদের ওভেন দেওয়া আছে এবং এটা হচ্ছে ফায়ার সিঙ্গুইশার সব জায়গায় আমাদের সেফটি সিকিউরিটি টিভি আছে টিভিটা এখন হয়তো বন্ধ আছে তারা খাচ্ছে এখানে বক্স এখানে অনেক জব হোল্ডাররা হচ্ছে অন্যদিন খেতে পারে না দেখে দুপুরের বেলা ইয়ে দিয়ে যায় সো এখানে আছেন আর দেখতে পাচ্ছেন ফুললি হাউসফুল ওকে সো আমি একটু লবিতে দেখাই আমাকে একটা ফোন দিয়েন লাইটটা ঠিক আছে কিনা আমি চেক করে দেখব এটা হচ্ছে basically parking area parking area হচ্ছে এটা আমার বয়সটা কি ঠিক আছে কাইন্ডলি একটু কনফার্ম করবেন প্লিজ এখানে আমাদের সিকিউরিটি এখানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এন্ট্রেন্স এখানে কার্ড সিস্টেমের এন্ট্রেন্স কার্ড ছাড়া এন্ট্রি করতে পারবেন ওই যে কার্ডটা যখন ড্রপ করবে তখন জিনিসটা খুলে যাবে আর এটা হচ্ছে আমাদের shoe polisher you can see এই যে দিলাম তবে এই শুটা পলিশ হয়ে যাবে ওকে বেসিক্যালি এই কার্ডের মাধ্যমে আপনি এন্ট্রি করতে পারবেন এই কার্ডটা এখানে যখন ড্রপ করবেন তখন এই জিনিসটা ওপেন হয়ে যাবে সি ওকে সো আমরা একটু আরেকটু এদিকে যাই লবিতে যাই বয়স ঠিক আছে রাইট বয়স ঠিক আছে থ্যাংক ইউ সো এখানে দেখতে পাচ্ছেন লবি আজকে কাদের খেলা ভাইয়া খেলা দেখছেন না আচ্ছা কথা বলবো আমি আপনার সাথে নো ওয়ারিস আচ্ছা আমি আসতে আবার উইকেট পড়ে গেল সিলেট ভার্সেস রংপুর সো আমরা ওইখানে না দেখে এখানে সব মেম্বার্স আছে এখানে চেঞ্জের ব্যবস্থা আছে কোনো কিছু প্রয়োজন পড়লে রিসিপশনে আসবেন যদি কোনো বুকিং বা কিছু লাগে সেটা রিসিপশন থেকে পাবেন আর এই সাইডে হচ্ছে আমাদের কফি মেশিন আছে বা টি আছে আর আরও ওয়াটার আছে আর এখানে হচ্ছে আপনি বাইরে থেকে বেভারেজ কিনে খেতে হবে না আমাদের এখান থেকে হচ্ছে ব্যবস্থা দিবে এবং সব জায়গায় ফায়ার এক্সটিংগুইশার সব কিছু আছে সো কিছু মেম্বারের সাথে কথা বলবো বাট তার আগে শুধু পরিচয় করে দিতে চাই এখানে এমন একটা ব্যক্তি সে হচ্ছে ব্রাঞ্চ ইনচার্জ আমরা একটু বাইরে যেয়ে কথা বলি কারণ এখানে সবাই খেলা দেখছে তাদের ডিস্টার্ব হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যারা খাওয়ার পরে রিল্যাক্সে খেলা দেখতে পারতেছে সো আমি যদি একটু ইনচার্জের সাথে কথা বলি ব্রাঞ্চ পুরাটা দায়িত্বে আছেন আমাদের ইউইন ভাই একটু কাইন্ডলি আসবেন আমরা একটু কথা বলবো এখানে সো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো আছেন আমিও ভালো আছি সো বেসিক্যালি আজকে আমরা আসি বাড্ডা ব্রাঞ্চে বাড্ডা ব্রাঞ্চে ইনচার্জ মানে ফুল দায়িত্ব দায়িত্বে আছেন আপনার যে কোনো কিছু প্রয়োজন পড়লে ব্রাঞ্চে ভিজিটের পরে ওনার সাথে কথা বলতে পারেন আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে three months three months so so আপনার এখানে মেম্বার কতজন আছে আমার এখানে থ্রি হান্ড্রেড প্লাস আছে এখন মেম্বার আচ্ছা সো বেসিক্যালি মেম্বাররা কি কি সুযোগ সুবিধা পায় আমাদের এখানে একটা মানুষের ঢাকায় থাকার জন্য একটা ব্যাচেলার প্রধান দরকার হয় থাকা খাওয়া তার হচ্ছে সব কিছু ক্লিনিং সার্ভিস যেটা আমরা হচ্ছে খুব ইজিলি প্রোভাইড করি একজন ব্যাচেলর যদি থাকতে চায় এখানে তার এসে শুধু ঘুমানো এবং খাওয়ার জন্যই এনা আচ্ছা। কারণ আমরা তার রুমের প্রতিদিন দুইবার ক্লিন করে দেই তার ড্রেস প্রতিদিন দুইটা ড্রেস লন্ড্রি করাতে পারে আমাদের এখান থেকে থ্রি টাইমস আমরা হট মিল প্রোভাইড করে থাকি তাদেরকে ইভেন হচ্ছে আমরা বেডশিট আমাদের এখান থেকে ম্যাট্রিস বেডশিট সব কিছু প্রোভাইড করায় ইভেন দো যে জিনিসটা আমাদের থাকার জন্য যে প্রতি মাসে অ্যামিনিটিস অ্যামিনিটিসটা আমরা প্রোভাইড করে থাকি সো এখানে আসলে হ্যাসেল ফ্রি একদম লাইফ লিড করতে পারে ফর ব্যাচেলর সো আপনার যদি কোনো কমপ্লেন থাকে সেটা আপনি কত তাড়াতাড়ি সলভ করেন এটা আমার আমি চাই হচ্ছে ইনস্টন আমি আমার কথা হচ্ছে কি যে ফার্স্ট হচ্ছে সার্ভিস সার্ভিস ভালো তো সবাই থেকে মজা পাবে সো আমি যত দ্রুত পসিবল হয় আমার যেই সার্ভিসটা যত দ্রুত আমি করে ফেলতে পারি অত আমার জন্য হ্যাসেল ফ্রি গেস্টের জন্য হ্যাসেল ফ্রি সো আমি চাই as soon as possible solution দেওয়ার জন্য শুনে নিলেন তো ব্রাঞ্চ ইনচার্জ যদি কোনো ইস্যুস হয় তার সাথে যোগাযোগ করবেন সো আমরা দু একজন মেম্বারের সাথে কথা বলি ভাই একটু কথা বলবো ব্যস্ত না ফ্রি কেমন হয়েছে আজকে খাবার সুন্দর আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে তিন দিন তিন দিন সো এর আগে কোনো হোস্টেলে থাকা হয়েছে ওইভাবে থাকা হয় নাই ফার্স্ট টাইম এমন জিনিস আমি একটু বলে রাখি আমরা এমন innovation first time in the world করেছি যে এত কিছু ফ্যাসিলিটিস দিয়ে ব্যাচেলারদেরকে মিনিমাম একটা রেটে থাকার জন্য এটা আপনি কোথাও খুঁজে পাবেন না যে এত সুবিধা সহ একটা বিল্ডিংয়ের মধ্যে সো আপনি ছাদে গিয়েছেন কখনো হ্যাঁ গিয়েছি ছাদে এখন ফ্রেন্ডস হয়েছে তিন দিনে হ্যাঁ হয়েছে অনেক ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করেন সো গাইজ আমরা ডাইনিং আছি ডাইনিং ফুললি হাউসফুল আপনি দেখতে পাচ্ছেন সিরিয়াল সো আমরা একটু একটু রুমে যাই আপনাদেরকে একটু রুমটাও দেখাবো আর ডাইনিংয়ে কি কি আছে তার পাশাপাশি প্লিজ সো ডাইনিংয়ে এখানে কিন্তু আপনার হাত ধোয়ার ব্যবস্থাটা আছে আর পাশাপাশি আপনার হচ্ছে ওখানে অটোমেটিক হ্যান্ড ড্রাইং মেশিন আছে ঠিক আছে এটা কিন্তু অটোমেটেড সো আর সব কর্নারে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে আপনি যেই দিকেই যান না কেন সিসিটিভি ক্যামেরা আছে সো আমরা একটা রুমে যাই রুমে গিয়ে আমাদের বেডিং সিস্টেম যেগুলো আছে বা কোনো একটা মেম্বারের সাথে কথা বলবো সো আপনি কি কথা বলতে চাচ্ছেন আচ্ছা আপনি এখানে কয়দিন ধরে আছেন আমি দীর্ঘ সাড়ে তিন মাস ধরে আছি সাড়ে তিন মাস কেমন লাগতেছে এক কথা যদি আলহামদুলিল্লাহ ভালো আজকে খাবার টেস্ট হয়েছে হ্যাঁ ওকে ঠিক আছে তো আমরা একটা রুমে যাব রুমে যাব ভাইরা যদি কথা বলেন উই ক্যান টক সো আমাদের বাড্ডা ব্রাঞ্চে সব কিছু আছে নো আমাদের শুধু লিফট নাই এটা স্ট্যান্ডার্ড ক্লাস আমি আবার বলি আমাদের টোটাল ষাটটা ব্রাঞ্চ আছে উত্তরা বাড্ডা মিরপুর বাড়িধারা শাহবাগ ধানমন্ডি এবং মিরপুর একটা ফিমেলদের ব্রাঞ্চ আছে সামনে ধানমন্ডিতে ফিমেলদের ব্রাঞ্চ হবে এবং আরও অনেক কিছু হবে সো বেসিক্যালি এটা আরেকটা ফ্লোর আমি আসছি সো এখানে সব ধরনের বয়সের মানুষ থাকতে পারে এখানে হচ্ছে প্রতিটা ফ্লোরের মধ্যে এখানে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে আমরা আমরা যদি দেখি হ্যাঁ আমি আমরা এক্সক্লুসিভ একটা বেডিং দেখি এটা তো নতুন এসছে সো আবার বলি উত্তরা বাড্ডা মিরপুর বাড়িদারা শাহবাগ ধানমন্ডি এবং মিরপুর ফিমেল টোটাল সাতটা ব্রাঞ্চেসে তিনশো নিরানব্বই টাকা যদি প্রথমবার আসেন একদিনের জন্য ইকোনমি বেডে থাকতে পারবেন আমাদের পাঁচ ক্যাটাগরি বেডিং আছে সেটা হচ্ছে ওয়াও এই আমি কোথায় আসছি ইটস এ ফ্লোর এখানে দেখেন টোটালি নয়েজ ফ্রি অ্যান্ড দেখেন জুতা রাখার আলাদা জায়গা আছে ইন দ্য মেইন টাইম আপনি এখানে দেখবেন পড়াশোনা করার জন্য এখানে বসতে পারবেন ওকে আর প্রতিটা কর্নারই CCTV camera as usual ফোনটা দিয়ে আচ্ছা কিছু রুমে অ্যাটাচ ওয়াশরুম আছে আচ্ছা এইটা তো সুন্দর করে সাজানোর মানে কি এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ফ্লোর ওকে আমাদের even also elegant okay so it's looking very exclusive I mean আর এখানে আমরা about drug we always very much restricted হওয়া উচিত যদি কেউ আমাদের ব্রাঞ্চে যারা থাকেন যারা লাইভ দেখতেছেন তারা ডেফিনেটলি যদি বলেন এক হাজার টাকা পুরস্কার আছে অ্যান্ড যাই ড্রাগ করবে বা যে ড্রাগ নিয়ে আসবে তাকে আমরা এখান থেকে কিক আউট করে দিই আমি সরি এইভাবে বলতে বাধ্য হচ্ছি বাট ড্রাগ কখনো সলিউশন হতে পারে না স্বাধীনতা কখনো ড্রাগ হতে পারে না স্বাধীনতা লবিতে নতুন ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া রূপটপে যে ক্যারাম খেলা ক্রিকেট খেলা that can be acceptable entertainment মাঝে মাঝে মিউজিক করা নো ইস্যুস বাট ড্রাগ নেওয়া সুপার হোস্টেলস কখনোই অ্যাকসেপ্ট করে না সো আমরা একটা রুমে আসছি মোস্ট প্রবলি কেউ একজন ওয়াশরুমে আছে so this is the exclusive bedding এখানে আপনি উপরে বেডটা পাবেন এখানে তিনজনের রুম তিনজনের রুম এখানে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ রাখতে পারবেন এখানে বুকস অ্যান্ড আদার্স থিংস রাখতে পারবেন উপরে খুব সহজে উঠা যাবে ওভাবে আপনি থাকতে পারবেন আর প্রতিটা রুমই হচ্ছে আমাদের প্রতিটা রুমই আছে ওটা খোলা যাবে না যেহেতু মেম্বার আছে একটু সাউন্ডটা কমিয়ে দেন এটা হচ্ছে আপনার প্রতিটা রুমে হচ্ছে আপনার ওয়াইফাই রাউটার <coughs> আর হচ্ছে এসি রিমোট এসি থাকবে এবং ময়লার জড়িত আসি সো ওভারঅল যদি বলি it's a it's a innovation যে এইখানে ব্যাচেলার একটা লাক্সারিসভাবে থাকতে পারে আর মজার ব্যাপার হচ্ছে আপনি টেবিলই ফোন চার্জ দিতে পারবেন এখানে লাইটের ব্যবস্থা আছে অফ করে দিন লাইট অফ সো এই লাইটটাও কিন্তু আমরা দিচ্ছি বেডের মধ্যে সো এটা হচ্ছে এক ধরনের ক্যাটাগরি বেড এগুলোর প্রাইস কত করে যদি আমরা জানতে চাই জানবো আচ্ছা এই এই এই এক্সক্লুসিভ প্রাইসটা আমাদের এক্সক্লুসিভের প্রাইসটা হচ্ছে যদি ট্রায়াস প্যাকেজে যায় ওয়ান থাউজেন্ড টাকা ডিপোজিট করে উঠে তাহলে পার মান্থ হচ্ছে আঠেরো হাজার টাকা আর আমাদের এছাড়া যারা মান্থলি প্যাকেজে থাকে যেমন সিলভার গোল্ড ডায়মন্ড ডায়মন্ডে হচ্ছে আমরা বিশ হাজার টাকা ডিপোজিট এবং হচ্ছে গোল্ডে দশ হাজার টাকা এবং হচ্ছে সিলভারে হচ্ছে কি ছয় হাজার টাকা সো সেক্ষেত্রে যদি ডায়মন্ড প্যাকেজটা বিশ হাজার তাহলে এই সেম ফ্যাসিলিটিস পেয়ে যাবে ষোলো হাজার টাকায় আচ্ছা আচ্ছা আমাদের পাশে কোনো রিডিং রুম আছে রাইট জি আমি তো রিডিং রুমে যাই অনেক স্টুডেন্টরা এখানে আসতে চায় পড়াশোনা করতে চায় সো আমি যদি এখানে ঢুকি আচ্ছা ছাত্রছাত্রী এতটাই সেফ মনে করে যে তাদের হেডফোন তাদের বই খাতা ক্যালকুলেটর ইউনো এগুলো অনেক প্রাইজি জিনিস সো এগুলো তারা রেখে যায় এখানে আমরা তাক করে দিয়েছি এবং এখানে সিসিটিভি ক্যামেরা আছে সব রুমে সিসিটিভি ক্যামেরা রাউটার আছে এটা এসি রুম না বাট এখানে ফ্যান দেওয়া আছে রাইট সো এটা হচ্ছে রিডিং রুম এটার পাশে আপনি কিন্তু প্রতিটা কমন স্পেসে পড়াশোনা করতে পারেন সো আমি একটা এলিগেন বেডে যাই এলিগেন বেড <sniffs> সালাম আলাইকুম ভালো আছেন না সো এলিগেন বেডে যদি যাই আরেকটা আরেকটা ইউনিট সো এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু আছে এই যে হেয়ার ড্রায়ার আছে আমাদের ড্রাই করে নিলাম <laughs> আর আমাদের কিন্তু গ্রিজার আছে হ্যাঁ এটার মাধ্যম দিয়ে এই লাইন আমরা ইনোভেশন পছন্দ করি বললাম না যে একটু পরে গরম পানি বের হবে হ্যাঁ একটু পরে কিছুক্ষণ পরে গরম পানি বের হবে এখনো বের হয় নাই তো এটা দিয়ে বেসিক্যালি গরম পানির ব্যবস্থা আছে আর আরও ওয়াটার আছে প্রতিটা ফ্লোরে রাইট প্রতিটা ফ্লোরে আরও আছে এবং শু রাখার জন্য আলাদা র্যাক আছে ওটা তো জাস্ট ক্যাজুয়ালি রাখার জন্য so you can see lots of people are here অনেক ভালো ভালো শুজ দেখা যাচ্ছে লোট এনিওয়েজ <laughs> ওদের ব্র্যান্ডিং না করি কমন স্পেসে বসতে পারবে সো আমরা একটা এলিগেন্ট রুমে যাই আর স্মোকিং রুমের মধ্যে টোটালি প্রোহিবিটেড আমাদের স্মোকিং জোন আছে যেখানে স্মোক করতে পারবে আর হচ্ছে আমাদের এখানে লন্ড্রির বাকেট দেওয়া থাকে এখানে হচ্ছে আপনার এই যে অ্যাড্রেস দেওয়া থাকবে রুমের কোন রুমে গেস্ট এটা বি ওয়ান আর ওয়ান আপনি এখানে জামা কাপড় দেবেন যেমন এখানে একজন দিয়েছে ওকে দেখান এখানে একজন দিয়েছে এখানে দিলে আমাদের হাউসকিপিং এর লোকজন আছে এখানে কয়জন হাউসকিপিং এর লোক কাজ করে আমাদের এখানে টোটাল আঠারো জন আছে হাউসকিপিং এর জন্য আঠারো জন পুরো বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকে সো এখানে কোনো মেম্বার আছে আমি একটু কথা বলতাম সো মেম্বার সবাই লাঞ্চে গিয়েছে আচ্ছা সবাই আসলে নিচে দেখতে পাচ্ছেন লাঞ্চে আর সব রুমে তো এসি এটা আসলে সুপার হোস্টেল সব রুমে এসি কোনো রুমে এসি ছাড়া নেই সো আমি তো অনুমতি আছে তো দেখা না আচ্ছা আমরা অনুমতি নিয়ে নিয়েছি সো এটা হচ্ছে বেসিক্যালি একটা এলিগেন্ট বেডিং আচ্ছা কলা আছে সো <laughs> এখানে অনেক কিছু রাখার ব্যবস্থা আছে এখানে লকার আছে আচ্ছা লাইটটা আমি একটু যদি <laughs> না ওখানে বাটন আছে বাটনটা দিতে হবে I I know I know I know let me let so light জ্বালিয়ে দিয়েছে এখন আপনার বেডিংটা আরও ভালো মতো দেখতে পারবেন এখানে একটা বড় লকার আছে এটা কিন্তু লক করা এটা একটু দেখেন আমি কিন্তু খুলতে পারতেছি না সো এটা সিকিউরিটি থাকে এখানে দুইটা তাক আছে এবং অনেক স্পেস হ্যাঁ আমি বসার পর you can see lots of space over there এই যে ঘুমায় থাকতে পারবো জাস্ট কিডিং সো আপনাদের কমেন্ট ইকুইপমেন্টগুলো নিব আমাকে একটা ফোন দিবেন সাউন্ড কমে আর হচ্ছে এটার স্পেশালিটি হচ্ছে এখানে নিচে একটা বড় ধরনের সব লক করা বড় ধরনের লকার আছে এটা আপনারা আগে দেখেছেন আমি এটাতে দেখাই সব লক করা এনিওয়েজ এখানে বারান্দা আছে এবং বারান্দায় যে আমাদের মশা দূর করার জন্য আমরা কিন্তু নেট দিয়ে দিয়েছি ইউ ক্যান সি নেট দিয়ে দেওয়া নেট দিয়ে দেওয়া যাতে করে মশা আসতে না পারে আমরা চেষ্টা করি সবসময় আমরা বলবো না যে আমরা বেস্ট বাট আমরা পারফেক্ট বলবো না বাট এখানে আমাদের ধারে কাছে কেউ নাই আমরা এটা ইনভেন্ট করেছি চেষ্টা করছি আচ্ছা একজন বলতেছে এটা দেখি পুরা বস্তিখানা ওকে আপনি একটু যদি প্রমাণ করতে পারেন যে বস্তিখানা আর ভালোখানা কোনথায় পার্থক্য তাহলে বুঝতে পারবো যে নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট যেখানে একসাথে অনেকজন ফ্রেন্ড মিলে থাকা যাবে যেখানে ভালো কোয়ালিটি ফুড পাওয়া যাবে সেটা নাকি ওই বস্তি বস্তি বলবো না যেখানে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ম্যাচের মতো অবস্থা খারাপ করো এটা আমাদের দোষ না কারণ যারা ব্যাচেলার তারা সময় পায় না যে নিজেকে গুছিয়ে রাখার আচ্ছা সাউন্ডটা ঠিক আছে wow great thank you fuchka হাট কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম সো এখানে আরেকটা ইউনিট এটা কি ইউনিট এটাও এলিগেন্ট আচ্ছা আচ্ছা টোটাল এখানে গ্লাস আছে আয়না আছে আমরা একটা ইউনিট প্রতিটা তো এমনই হবে না হ্যাঁ, প্রতিটা ইউনিট এমন আচ্ছা আচ্ছা আচ্ছা সো এইটার কাজ কি যদি কোনো ব্রাশ টাশ রাখার জন্য নাকি হ্যাঁ, যদি কেউ রাখতে চায় রাখতে পারে ব্যাপার আসলে তার ডেস্কেও হ্যাঁ, রাখতে পারে আচ্ছা ঠিক আছে হ্যালো সো আমরা আবার একটু নিচে যাই আমি একটা মেম্বারের সাথে কথা বলবো যেখানে থাকেন তার কি অবস্থা আসসালামু আলাইকুম আপনাকে তো আমি চিনি কেমন আছেন এখন আছেন আপনি আমরা লাইভে আছি উনি কিন্তু আমাদের অনেক পুরনো মেম্বার আপনি কত বছর আছেন এখানে আমি দুই সাল থেকে আঠারো সাল থেকে কেন সুপার হোস্টেল ছাড়া অন্য জায়গায় ভালো লাগে না না এটা তো আসলে অন্য হোস্টেলে তো অন্য জায়গায় তো ঝামেলা আসে আচ্ছা, আচ্ছা। মেসে থাকা থাকার চেষ্টা করি অনেকদিন আমি ছাত্র জীবন থেকে আচ্ছা, আপনি কি করছেন এখন আমি ইনকাম ট্যাক্স অ্যাডভোকেট দেখেন আমাদের কিন্তু অ্যাডভোকেট আছে সুপার হোস্টেলে আসলে কিন্তু আপনি ওনার থেকে ইনকাম ট্যাক্স হেল্পও নিতে পারবেন যদি এখানে মেম্বার হন কেউ কি নিয়েছে আপনার থেকে হেল্প হ্যাঁ আছে আছে পার্টনারশিপ মানে আমাদের তো হ্যাঁ। কিছু প্রবলেমস আছেই আপনি তো অনেকদিন ধরে ছিলেন আঠারো সালে যে সিচুয়েশনে ছিলাম আমি আঠারো সালে এখানে ছিলাম তারপর মাঝখানে আপনার শাহবাগে ছিলাম আচ্ছা শাহবাগটা ওখান থেকে আমরা ডেভেলপ করেছি আপনার মনে হয় তো অনেস্টলি বলবেন হ্যাঁ। মানে আগে যে আঠারো সালে যে ফ্যাসিলিটিস বা ইমিউনিটিস বা সিস্টেম ছিল এখন কি আমরা সফটওয়্যার বলেন আমাদের লাইট অটোমেটিক বলেন হাউসকিপিংয়ের আরও ইম্প্রুভমেন্ট বলেন ড্রেস আপ বলেন বিহেভিয়ার বলেন সেটা কি ইমপ্রুভ হয়েছে আপনার হ্যাঁ, অনেক অনেক ডেভেলপ হয়েছে অনেক আসলে অনেকে অনেকে বিশ্বাস করতে হ্যাঁ, চায় না ডেভেলপ হয়েছে আসেন ভিজিট করেন তারপর ডিসিশন করেন যে কেমন স্যারের সাথে আমার সকালে কথা হয়েছে স্যার স্যার আজকে তিরিশ দিনের প্যাকেজে উঠেছে আমরা লাইভে আছি ফেসবুকে কমার্স কলেজে খাওয়া দাওয়া করেছেন আচ্ছা ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করতে চান থ্যাংক ইউ আমি এক বছর ছিলাম না এখন আবার ব্যাক করছি আচ্ছা সো গাইজ অনেকে চলেও যাচ্ছে চলে গেলে তারা চেক আউট করে ভাই কি চলে যাচ্ছেন কেমন ছিল এক্সপিরিয়েন্স ভালো খুব ভালো থ্যাংক ইউ ভাইও কি পড়াশোনা করছেন আপনারা আচ্ছা আচ্ছা কেমন ছিল এক্সপিরিয়েন্সটা সুপার হোস্টেলে এখন কি চলে যাচ্ছে ভালো না লেগে না অন্য কোনো কাজ না না আমাদের আচ্ছা আমরা অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দিচ্ছি অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম আমাদের শেষ পর্যায়ে চলে আচ্ছা, আচ্ছা। এজন্য আপনি কি আপনার ফ্রেন্ডদেরকে বা যারা ঢাকায় একদিন তিন দিন পনেরো দিন মান্থলি বা তিরিশ দিন থাকতে আসে তাদেরকে সাজেস্ট করবেন অবভিয়াসলি যারা যাদের এখানে কেউই নেই থাকার মতো যারা একদিন দুই দিন এক মাসের জন্য আসে তাদের জন্য super hostel awesome best thank you ভাই ঠিক আছে আপনি সাবধানে যাবেন ইনশাল্লাহ আপনাকে আবার আমরা পাবো যখন আপনার ক্লাস শুরু হবে থ্যাংক ইউ সো আমরা আবার একটু নিচে যাই আমরা অনেক মেম্বারের সাথে কিন্তু চলতি পথেই কথা বলতেছি এবং তারা চিনি না আবার অনেকে বলে বাইক রাখা যাবে কিনা হ্যাঁ বাইক রাখা যাবে কিন্তু এখানে আপনাকে এক্সট্রা ফাইভ হান্ড্রেড টাকা দিতে হবে আমাদের আবারও বলি একদিন তিন দিন সাত দিন পনেরো দিন মান্থলি বা শুধুমাত্র তিরিশ দিন এখন বলতে পারেন ভাই মান্থলি আর তিরিশ দিনের পার্থক্যটা কোথায় পার্থক্য কিছুই না সেটা হচ্ছে আপনার মাত্র তিরিশ দিনের ভাবে থাকতে পারবেন আর মান্থলি যারা লং টাইম থাকে তারা মান্থলি থাকতে পারবে ভাইকে আমার লাইভ দেখতেছেন নাকি আচ্ছা আচ্ছা নেওয়া মাইন্ড ভাই হয়তো বা তার ফ্যামিলির সাথে কথা বলতেছে আর বাইসাইকেল রাখে কি ফ্রি না বাইসাইকেল হ্যাঁ, যাদের আছে যে বাইসাইকেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে নয়টা আটটা সো আপনার এটা বাইসাইকেল ফ্রি কিন্তু বাইক রাখতে গেলে সিকিউরিটি হেলমেট সব কিছু ব্যাপার আছে আমাদের এখানে সিসিটিভি আছে উই যে দেখেন সো ওই ক্ষেত্রে আপনার মাত্র পাঁচশো টাকা দিতে হবে সো আমি কমেন্টস গুলা নিতে চাই কমেন্টসগুলো ভাই কি এখানে মেম্বার ভাই কি এখানে মেম্বার থাকেন এখানে কতদিনের প্যাকেজে আছে আমি এক মাসের প্যাকেজ তিন মাস ধরে আছি তিন মাস ধরে সো সিলভার প্যাকেজ নেন নাই কেন শুধু তিরিশ দিন সিলভার প্যাকেজে আসেন আচ্ছা সিলভার আচ্ছা। প্যাকেজের সুবিধা কি এক হাজার টাকা বা পাঁচশো টাকার মতো সেভ হয় হ্যাঁ পাঁচশো টাকা সেভ হয় সো কেমন লাগছে তিন মাস যে আছে ভালো তিন মাসে আজকে দুই পিস গরু গোস্ত দিল দুই ঘন্টা লাইভ হবে আজকে আমি জানি ভাই কিন্তু জানে আমাদের system but but thing is আমরা কি চেষ্টা করি আপনাদের ভালোভাবে রাখার জন্য হ্যাঁ মোটামুটি বেটার পাই আমরা আচ্ছা এর আগে কোথাও ছিলেন আমি এখানে তিন মাস যাবত আছি আর এখন আমি উত্তরা ব্রাঞ্চে চলে যাবো উত্তরা আমাদের সুপার হ্যাঁ হ্যাঁ উত্তরা যাদের যে ব্রাঞ্চে যাওয়া পড়ে ট্রান্সফার তো টোটালি ফ্রি রাইট এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে টোটালি ফ্রি আমি কিন্তু পাশে ইনচার্জকে রেখেছি বিকজ এই ব্রাঞ্চের রুলস রেগুলেশন বা কী আসবে সেগুলো আমি জানতে চাই এখানে আপনি যে যাদের সাথে থাকেন তাদের সাথে কি ভালো বন্ধুত্ব হয়েছে হ্যাঁ ভাই আমার সবার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে আচ্ছা, বা অন্য কারোর সাথে মানে অন্য রুমের বা রুপটপে হ্যাঁ, গেলে ওখানেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে অনেক ভাইয়ের সাথে আবার রুমমেট আমার পাশে অনেকে আছে সবার সাথে ভালো তো যারা একদিন তিন দিন সাত দিন পনেরো দিন মান্থলি বা ত্রিশ দিন থাকতে চায় তাদেরকে সাজেস্ট করবেন সুপার হোস্টেল হ্যাঁ অবশ্যই কেন করবেন আমি যদি বলি আমি মানে সবগুলো প্যাকেজ একসাথে আমি পাচ্ছি সুবিধা আছে আমার আর অন্য কোথাও যাওয়া লাগতেছে না লন্ডির জন্য যাওয়া লাগতেছে না সু পলিশের জন্য অন্য কোথাও যাওয়া লাগতেছে না আমার একসাথে আচ্ছা। আমি সবগুলো প্যাকেজ ইনক্লুড পাইতেছি একটা প্যাকেজ এই জন্যই এই জন্য আমার ভালো লাগতেছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনি উত্তরা ব্রাঞ্চে এনজয় করেন ঠিক আছে আবারও বলি উত্তরা বাড্ডা মিরপুর মেল মিরপুর ফিমেল হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাস যেখানে প্রাইস তিনশো নিরানব্বই টাকা হচ্ছে ফার্স্ট টাইম আসলে একদিনের প্যাকেজ আর হচ্ছে সাত হাজার নশো নিরানব্বই হচ্ছে মান্থলি আপনি যদি বিশ হাজার টাকা জামানত করেন তাহলে আট হাজার টাকা আর কি আসতেছে দশ হাজার করেন তাহলে সাড়ে আট হাজার আর ছ হাজার করলে নয় হাজার আর এক হাজার করলে দশ হাজার সো আপনি যারা লং টাইম থাকবেন তারা ডিপোজিট করবেন আর ডিপোজিট টাকা ফুললি রিফান্ডেবল কোনো ধরনের রেখে দেওয়া হবে না বা অ্যাডভান্সের সাথে অ্যাডজাস্ট করা হবে না এটা আমাদের সিস্টেম আর মান্থলি প্যাকেজে দুইবার পেমেন্ট করতে পারবে রাইট হ্যাঁ দুইবার আপনি হচ্ছে ইনস্টলমেন্ট পেমেন্ট করতে পারবে দুইবার রাইট সো আমি একটু ভিতরে একজন মেম্বারের সাথে কথা বলবো উনি একজন সিনিয়র মেম্বার আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আমরা লাইভে আছি ফেসবুকে সুপার হোস্টেল পিডি পেজে আপনি এখানে কতদিন ধরে আছেন স্যার আমি এক বছর এক বছর কি দেখে এসেছিলেন মানে কোথা থেকে দেখে জেনে সুপার হোস্টেল এসেছিলেন আমি এখানে ইউটিউবে দেখেছিলাম তারপর আমার কলিগদের কাছ থেকে জেনেছি তারপর আমি আসছি এখানে আচ্ছা, আচ্ছা। আপনার এখানে কোনো কলিগস থাকে বা আপনি কাউকে নিয়ে আসছেন সাজেশন দিয়ে হ্যাঁ আমি তো আমার অনেক কলিগ আমার এলাকার লোকজনও এখানে নিয়ে আসছি কেন নিয়ে আসছেন এখানকার যে পরিবেশ বা থাকা খাওয়া সুযোগ সুবিধা যে পরিবেশ আমার কাছে ভালো লাগছে অনেক কঠিন করে কোশ্চেনটা করি ধরেন চারজনকে নিয়ে আসছেন চারজন মিলে তো একটা ফ্ল্যাটে থাকতে পারতেন মাত্র বিশ হাজার টাকা ভাড়া তো এখানে কেন ফ্ল্যাটে থাকলে থাকা যায় কিন্তু ওখানে অনেক প্যারা ওখানে বোয়ার সমস্যা থাকা খাওয়ার সমস্যা ঠিকমতো রান্নাবান্না করে না বোয়া পাওয়া যায় না তারপরে কাপড় চোপড় ধোয়া আচ্ছা। তারপর জুতা পালিশ তারপর বিভিন্ন মোটামুটি তারপর এখানে জিম আছে আচ্ছা। চব্বিশ ঘন্টা এসির মধ্যে থাকা যায় তারপর এদের এদের ব্যবহার এই যে যে এখানে যে আপনাদের যে ব্যবহারটা এটা অনেক ভালো অনেক ভালো আচ্ছা। সবাই কি পে যে এইভাবে ভালো ভালো বলতেছেন না না না না না না আমার যেটা সত্য বলবো তাতে সমস্যা কোথায় আচ্ছা। যেটা সত্য আমার কাছে ভালো লাগছে কাপড় ধোয়া শুকানি বাহিরে এরকম সুযোগ কোথাও নেই আমি গিয়েছি গিয়েছি অনেক জায়গায় গিয়েছি ঘুরছি কিন্তু এরকম সুযোগ সুবিধা আমি পাইনি বিধায় আমি এখানে আসতে আমি এখানেই ভালো মনে করছি বিশেষ করে এখানকার যে স্টাফ আছে এরা অনেক ভালো অনেক ভালো এদের প্রতি এই যে যে আমাদের ইনচার্জ ভাই আছেন তারপর এই যে আসিফ ভাই আছেন বা এখানে তৌফিক ভাই আছে এরা মানে সবাই খুব ভালো অনেক ভালো সৌরভ ভাই আর কি ইনি আচ্ছা, এখানে আচ্ছা, অনেক ভালো অনেক ভালো ব্যবহার তারপর এদের পরিবেশ পরিস্থিতি তারপর এখানকার যে ম্যাচ লন্ড্রি তারপর গেটে যারা সিকিউরিটি থাকে সবাই নিরাপত্তা সব কিছু বিবেচনায় আমার কাছে এটাই মনে হয়েছে তাই আমি এখানে আমি থাকি এবং আমার কলিগ বা আমার আত্মীয় স্বজন বা আমার এলাকার লোকজন আমি এখানে তাদের আসার জন্য উদ্বুদ্ধ করছি এবং আমি কিছু লোক এনেছি অনেক ধন্যবাদ স্যারের সাথে কথা বলতেছিলাম বাট আরেকটা জিনিস আমি শুধু আপনাদেরকে বলি যে আপনারা সরাসরি আসেন ভিজিট করেন হ্যাঁ কিছু প্রবলেম আছে আমি নিজেও জানি বাট দ্য থিং ইজ আমরা অলওয়েজ চেষ্টা করি নতুন নতুন ইনোভেশন নিয়ে আসার জন্য আগে আমাদের শুধু এক ধরনের বেডিং সিস্টেম ছিল এখন আমাদের টোটাল পাঁচ ধরনের সামনে আরও cosy plus economy plus elegant pro okay আমি আই নো এগুলো আসতেছে আরও আসবে আরও অনেক কিছু আসবে যেটা কেউ চিন্তা করেন আমরা অলওয়েজ ইনোভেশন নিয়ে কাজ করার পছন্দ করি আপনি সরাসরি এসে ভিজিট করুন আমাদের একদিন তিন দিন সাত দিন পনেরো দিন তিরিশ দিন মান্থলি প্যাকেজ আছে সো আমি আর বেশি লং করবো না সবাই খেলা দেখতেছে খেলার মধ্যে বিঘ্ন করতেছে আপনি যদি দেখেন বুঝলাম না আমি লবিতে ঢুকলেই আউট হয়ে যাচ্ছে ফার্স্টে যখন ঢুকলাম তখন এক উইকেট গেল এখন আর ঢুকলাম আরেক উইকেট গেল বাইরে গিয়ে দাঁড়াতে আরও তো চার উইকেট চলে গেছে তাহলে বাইরে গেলে চারটা যায় ভিতরে গেলে দুইটা যায় সো বেটার ভিতরেই দাঁড়ানো সো যাই হোক আমরা এখন আজ ক্লোজ করতেছি যদি আপনাদের কোনো কিছু থাকে ডেফিনেটলি আপনি কমেন্টস করেন ইনবক্সে নক করেন যদি আমরা চাই আপনাকে কল করি তাহলে ইনবক্সে আপনার নাম এবং নাম্বার এবং ব্রাঞ্চ সহ ইয়ে করে দেন আর বাড্ডা ব্রাঞ্চের লোকেশনটা আমি বলি হোসেন মার্কেটের সামনে এসে নামবেন বা ইবনে সিনার সামনে নেমে হাতের যে গলি আছে হোসেন মার্কেট উল্টা পাশে যে গলি সেই গলিতে ঢুকে দুই মিনিট লাগবে ঢুকে আবার বামে গেলেই বামে তাকালেই হচ্ছে আমাদের ব্রাঞ্চটা দেখবেন আমরা একটু বাইরে গিয়ে আমাদের ব্রাঞ্চটা দেখাই ওকে এখানে অনেক ডেকোরেশনস আছে সিসিটিভি ক্যামেরা অ্যাজ অলওয়েজ সব কর্নারই আছেন সো আমি একটু আমার কার্ড ওয়েট ওয়েট আমি আমার কার্ড আছে কার্ডটা দিয়ে বের হই আমি যদি কার্ডটা রাখি অটোমেটিক খুলে যাচ্ছে কার্ড ছাড়া কিন্তু আমি ঢুকতে পারবো না ওকে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডেনিং করা আছে হ্যাঁ আপনাদের ফ্রন্ট সাইডে গার্ডেনিংটা করা আছে এবং অনেকেই মেম্বাররা আছেন যারা স্মোক করেন তারা কিন্তু ভিতরে না বাইরে আসি করেন বিকজ এসির মধ্যে স্মোক করাটা প্রোহিবিটেড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল ব্রাঞ্চটা যদি দেখি ফুল ব্রাঞ্চটা হচ্ছে সুপার হোস্টেলের Badda branch see the full branch full branch Mansur ভাই এখানে আসেন আমি এখান থেকে কথা বলে এন্ড করতে চাই আসেন সো গাইজ আপনারা কমেন্টস করেন কোনো কিছু জানা থাকলে কোয়ারি করেন আসেন university school college job holder businessman পাসার rider any one can come any one can welcome in here এখানে সবচেয়ে কম দামের প্যাকেজও আসছে আবার বিশ হাজার টাকার প্যাকেজও আছে রাইট সো ইয়ামিন ভাইকে থ্যাংকস যে এত সুন্দর করে ওয়েল মেনটেন করে রাখতেছেন এটা মেনটেন করাটা অনেক টাফ আমাদের অনেক লোক এখানে কাজ করে just to make your day happy and good with a good providing services we are providing services to make your life good কারণ আপনার এখানে কাপড় কাচতে হয় না আপনার এখানে শুটা পলিশ করতে বাইরে যাওয়া লাগে না আপনি এখানে খাবারের জন্য টেনশন করেন না কারণ আমরা টাইমলি খাবার দিই টাইমলি খাবার না দিলে চাকরি out we maintain this kind of etiquette and professionalism তারপর হচ্ছে আপনারা এখানে এসি রুম পাচ্ছেন সাবান শ্যাম্পু বালিশ তোষক ব্রাশ টুথপেস্ট যা আছে প্রথমবার আসার জন্য লাইট ফ্যান সব কিছু আমরা দিই এসি তো আছে ফ্যান কেন লাগে না প্রতিটা বেডে আলাদা করে লাইট দিচ্ছি তারপর হচ্ছে আমরা চেষ্টা করছি যে আরও কীভাবে ডেভেলপ করা যায় এখানে আমরা থেমে থাকবো না আমাদের আরও নেক্সটে কী ভালো করা যায় সেটা নিয়ে কাজ করতেছি তো আসুন আমাদের ব্রাঞ্চে ভিজিট করে দেখুন কি অবস্থা আবার বলি আমাদের ছয় সাতটা ব্রাঞ্চ উত্তরা বাড্ডা মিরপুর মিরপুর ফিমেল চারটে স্ট্যান্ডার্ড ক্লাস বিজনেস হচ্ছে ধানমন্ডি এবং হচ্ছে বাড়িধারা আর ফার্স্ট ক্লাস হচ্ছে শাহবাগ এনি এনি ব্রাঞ্চে ওয়েলকাম কোনো সমস্যা নেই আপনি আসতে পারেন আর হ্যাঁ অবশ্যই সরাসরি ভিজিট করে দেখবেন তারপর ডিসিশন নেবেন টিল দেন টেক কেয়ার বা সবাই আসসালামু আলাইকুম সুপার হোম বা সুপার হোস্টেল সবই আমরা ইনভেন্ট ফর ইউ গাইজ মানে ব্যাচেলার